আসসালামু আলাইকুম আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নে ঈদ উপলক্ষে গতকাল প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিশেষ ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মন শিকদার দুই হাজার পরিবারকে দশ কেজি করে চাল বিতরণ করেন এ সময় দায়িত্বপ্রাপ্ত টেক অফিসার প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সচিব উপস্থিত ছিলেন উখিয়ায় ইউনিয়ন পর্যায়ে পর্যায়ে আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রত্নাপালং ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা সভায় ইউনিয়ন পরিষদের সদস্য রাজনৈতিক নেতা ব্যবসায়ী নেতা ও কমিউনিটি পুলিশ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এতে পবিত্র ঈদ উল ফিতরে জনগণের জানমাল রক্ষায় ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কুটবাজার সহ গুরুত্বপূর্ণ স্টেশনে পুলিশের টহল জোরদারের পাশাপাশি কমিউনিটি পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রামুর লিগাল এইড কমিটির সভা গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের সহায়তায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল সরোয়ার কাজল এ সময় বক্তব্য রাখেন লিগাল এইড কমিটির সদস্য এডভোকেট আব্দুর রশিদ এডভোকেট সাকি ও ইউপি চেয়ারম্যান খুদেস্তা বেগম সভায় অসহায় ও অক্ষম পরিবারকে আইনি সহায়তার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন মানব পাচার ও যৌতুক আইনের মামলা পরিচালনায় সার্বিক সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয় এ সময় প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি নিকা রেজিস্ট্রার এনজিও প্রতিনিধি ও ইমামগণ উপস্থিত ছিলেন কক্সবাজারের সরকারি জাকাত ফান্ডের উদ্যোগে দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার ও জাকাতের টাকা বিতরণ গতকাল অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগম বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাস ও জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ইমাম খতিব এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় গরিব দুস্থ ও অসহায়দের মাঝে জাকাতের টাকা বিতরণ করা হয় কক্সবাজারে জটিল রোগে আক্রান্ত দুইশো জন গরিব রোগীকে পঞ্চাশ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে গতকাল বিকেলে এসব রোগীকে এক কোটি টাকার চেক বিতরণ করা হয় পাশাপাশি একশো সতেরো জন শিক্ষার্থীকে চার হাজার টাকা করে মোট চার লক্ষ আটষট্টি হাজার টাকা বিতরণ করা হয় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাইমুম সরার কমল জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক পরিচালক শফিউদ্দিনের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা বিভাগের উপপরিচালক হাসান মাসুদ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাস টেকনাফ উপজেলার সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এগারো জন প্যারালাইসিস ক্যান্সার ও লিভার সিরোসিস রোগীকে পঞ্চাশ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে টেকনাফ উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ খুরশেদ আলম আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও স্বপ্নট এলাকার সামুদ্রিক জোয়ার ভাটা সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল আটটা উনপঞ্চাশ মিনিটে চলবে বিকেল তিনটা দু মিনিট পর্যন্ত